So hello dear viewers, how are you all? Uh, today we are here to talk about a very sensitive, a very, what should I say, a very uh, mouth altering kind of issues. Everyone is talking about the thing which is A+. plus. When we talk about A+, plus, we never think about our stomach actually, whether there is fuel or not, we start talking about it. If we just talk about student and the guardian and the teachers, uh, the country as a whole, everywhere you can find the kind of the thing, A plus, the fever is everywhere. So the topic is, is A plus everything? What do you think? So today we have got some famous faces here, uh, some renowned uh, teachers and students as well. So we'll talk about it, what actually A plus is. So sir, please, can you just start with your introduction? Who are you? Uh, thank you. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মাহমুদ হাসান আমি আছি টেলিভিশনে সবাইকে জানাতে চাই যে আজকে যে আলোচনা অর্থাৎ এ প্লাস এটা এক প্রকার ব্যাধিতে পরিণত হয়েছে আমাদের সমাজে যেটি হওয়ার কথা ছিল মানুষের সম্ভাবনার একটি জায়গা এবং যারা এ প্লাস পাবে বিশেষ করে এসএসসি এইচএসসি লেভেলে যারা পড়াশুনো করে এ প্লাস পাওয়ার স্বপ্ন থাকে তো সেই স্বপ্নের জায়গাটা মানে আশার জায়গাটা নিরাশায় পরিণত হয়েছে অফকোর্স uh, আমি আপনার কাছে আবার আসবো যে স্যারের কথা ধরে মনে হচ্ছে এই ক্লাসটা যেটা হওয়া উচিত ছিল একটা স্বপ্ন দেখার শুরু কিন্তু সেটাই হয়ে যাচ্ছে এখন স্বপ্ন স্বপ্ন মৃত্যুর কারণ অনেক স্বপ্নের মৃত্যু হচ্ছে এই প্লাস নামক একটা অপ্রাপ্তির জন্য আর প্রাপ্তি না অপ্রাপ্তি এটা কি আশা না নিরাশা এটা অবশ্যই আমরা পরে আসবো তার একটু শুনে নিই আমাদের সাথে আরেকজন ফেমাস ব্যক্তিত্ব আছেন আর famous teachers Uh, he has been conducting classes with Bangladesh Army, police, and uh, we're not actually. So please welcome our famous teacher Yasser, please. Hello, Assalamu alaikum. Uh, this is Mamdi Yasser. Uh, I'm a teacher and a learner. Okay, so. Okay only introduction তো টপিকটা ছিল যে এই প্লাস কি সব কিছু কিনা and is it a disease I will talk about that in detail so the big question কেন আজকে এই মুহূর্তে এসে আমাদের এই প্রশ্ন শুনতে হচ্ছে যে এই ডিজিজ আমার কাছে খুবই আমার কাছে খুবই আমি তো টেনশনে আছি আসলে কেন এই প্রশ্ন আসলো কেন কেন আমাদের কাছে মনে হলো দিন শেষে এই প্লাস নামক অ্যাচিভমেন্টকে সাথে কম্পেয়ার কেন করতে হচ্ছে আমি একটু শুনে নিব আমাদের স্টুডেন্টের কাছ থেকে তুমি কিসে আছো Did you take your SSC in this year? ওরা সে এবার এসি পরীক্ষা দিয়েছে তারপরে আমরা ফ্রেশ একজনকে পেয়ে গেছি যে তার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারবে have good another one who are you and what is you Um, I'm Promiti Karmakar from the University of Dhaka, current student, and um, see আমরা তাহলে তিন রকমের মানুষ পেয়েছি একজন সে পড়ছে আরেকজন সে ও স্বপ্ন দেখছে ঢাকা ইউনিভার্সিটি যাবে সেখানে একজন পেয়েছি আরেকজন ঢাকা ইউনিভার্সিটি শেষ করে ইউনিভার্সিটি যা তাকেও পেয়েছি আর যিনি চাকরি দেবেন মিডিয়ার ব্যক্তিরা তাকেও পেয়ে গেছে that means we can say we are fulfil here in in in case uh theme formation so sir কেন এই প্রশ্ন আজকে আসলো যে এই প্লাস কি আদৌ একটা ব্যাধি কিনা এই প্রশ্ন আসার পেছনে কারণ কি মনে হচ্ছে আপনার মানে এই প্রশ্নের জন্য একেবারে আমাদের আসলে চিন্তা করতে হবে এটার রুট মানে কোথা থেকে এই জায়গাটার উৎপত্তি তো আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি যে আমাদের সমাজ ব্যবস্থার মাধ্যমে তো আসলে আমাদের গ্রোয়িং আপগুলো হয় তো সেই সমাজ ব্যবস্থাটা কেমন সেই সমাজ ব্যবস্থার বিশেষ করে যেহেতু এ প্লাসের কথা আমরা বলছি যে এটি কেন ব্যাধিতে পরিণত হচ্ছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এখন সমাজের শিক্ষা ব্যবস্থাটা কি কেমন বা সেটার মান কোন পর্যায়ে যাচ্ছে আপনি সমাজে আসলে এক্স্যাক্টলি কোন অংশটা এটা কি শিক্ষিত যে সমাজ বলে আমরা যাদেরকে মনে করি তারা নাকি যারা একটু কম শিক্ষিত মানুষ তারাই এই ক্যাম্পেশনটা ক্রিয়েট করেছে একটু যদি মানে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমি যেটি বলি যে একটা পরিবার যেটা সমাজের অন্তর্ভুক্ত আর সেই পরিবারের যে সন্তান সেই সন্তান সমাজের একটা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে এখন পরিবার থেকে যখন সে একটা প্রতিষ্ঠানে যাচ্ছে তো এই দুইটার সম্পর্কটা কী মানে সেই সম্পর্কটাকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসলে আমরা যে সম্ভাবনার জন্য হারছি সেটা কেন নিরাশায় পরিণত হচ্ছে এখন আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ আমাদের যে আমরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি আমাদের মোস্ট অফ পিপল যারা নিম্ন আয়ের মানুষ এখন এই নিম্ন আয়ের মানুষ যারা তারা তাদের পরিবার থেকে যে সন্তানদের শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সেই পরিবার তারা কতটুকু সচেতন এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা পদ্ধতিটা কি সেটা কিভাবে তৈরি হচ্ছে বা সামনের দিকে অগ্রসর হচ্ছে এই বিষয়গুলো আসলে আমি আপনার অবশ্যই আবার আসবো আমি একটু এক্ষেত্রে শুনি যে আমাদের শিক্ষকদের কি করা আছে আমাদের এখানে একজন ফেমাস শিক্ষক আছেন যিনি নিজে শিক্ষক এবং ট্রেনার অফ দ্য টিচার্স তো স্যার আপনার কাছে কী মনে হয় এখানে শিক্ষকরাই কি এখানে can they avoid the responsibility here তাদের কি দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ আছে কি না বা আপনি কতটা শিক্ষক অথবা আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থাকে আপনি এক্ষেত্রে সামনে নিয়ে আসবেন Uh, well, no community, no group, or no person is individually responsible for this. I must say it's actually uh, there's a Bangla proverb like this: Sharbange betha, oshod debo Actually, this has been contagious একটা সোশ্যাল ব্যাধিতে রূপান্তরিত হয়েছে well let me talk about that right আমরা জানি যে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষা ব্যবস্থা আমাদের জানা আছে এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে জাপানেও একটা সার্টেন লেভেল পর্যন্ত কোনো পরীক্ষাই নাই এবং সিঙ্গাপুর সরকার এই গত এক বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড সিজিপিএ যে এত তুমি এত ভালো তুমি সিজিপি এত পেয়েছো তো মানে তুমি খারাপ এরকম কোনো লেভেলিং থাকবে না স্টুডেন্টদের কাছ থেকে আসলে শিক্ষার মূল উদ্দেশ্য কী একটা সুন্দর লিভিং যাতে সে করতে পারে নিজেকে রিডিসকভার করতে পারে এবং সে ওয়ার্ল্ড কমিউনিটিতে তার পরিবারে সে আসলে কন্ট্রিবিউট করতে পারে এটার জন্য তার কনফিডেন্স লেভেল বাড়বে সেটার জন্য তো আমরা এখন দেখছি পড়াশোনা কনফিডেন্স বাড়িয়ে দেবে তাই না কিন্তু আমরা কি দেখছি না যে পরীক্ষার আগে স্টুডেন্টের কনফিডেন্স এমন নিচে পড়ে যায় যে আমার পাশে বসে এক্স্যাক্টলি দিস ইজ কনফিডেন্স কি বেড়েছে পরীক্ষা হলে যাচ্ছে রিকশায় পড়ে বসে পড়ছে হ্যাঁ। সেটা ভাবছে না যে ব্রেক করলে সে পড়ে তার জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ। আচ্ছা আরো কনফিডেন্স লেভেল আমি উদাহরণ দিই যে কোয়েশ্চেন আউট করার জন্য একটা গোষ্ঠী মরিয়া হয়ে লেগেছে যে কোশ্চেন আউট করে এই ক্লাস পেলে তার জীবনে সব কিছু হয়ে যাবে তার মাল্টিনেশনাল কোম্পানি ওই এই প্লাস দেখে সার্টিফিকেট দেখে জব দিয়ে দেবে সরকার তাকে ডেকে ডেকে জব দিয়ে দেবে তার কোয়ালিটি বেড়ে যাবে তার মানে এটা একটা যে রোগ এতে কোনো ভুল নেই এখানে গার্ডিয়ানরা তারাই রোগে ভুগছে শিক্ষা শিক্ষার্থীরা ভুগছে একজন একজনের সাথে ভাবিরা কমপ্লিট করছে যে শিক্ষকে ফিনিশ স্যার যে ভাবি আপনার বাচ্চার রেজাল্ট কি এই প্লাস পায়নি ও আমার বাচ্চা তো পেয়েছে তো এই ভাবিরা এই কাজগুলো করছেন এবং আমরা ভিসেন্ট দেখাচ্ছি এই প্লাস নিয়ে এবং আমি তুমি আমার সেমিনারে অ্যাকাউন্ট দেখেছ আমি গত দশ বছর ধরে জিজ্ঞেস করছি স্টুডেন্টদেরকে যে বলো তো তুমি যে রেজাল্টটা করছো সেটার মানে কি হোয়াট ইজ এই প্লাস বলে যে এই প্লাস হচ্ছে সুন্দর একটা result I they do not know what এই প্লাস ইজ তো এজুকেশন যদি রেজাল্টের টপ রেজাল্ট যদি কনফিডেন্স বাড়ানোর পরিবর্তে তাকে একদম কমিয়ে দেয় এবং তাকে সোশ্যাল বার্ডেন হিসেবে তৈরি করে এখন দেখো ষাট লক্ষ স্টুডেন্ট বেকার আছে যারা গ্রাজুয়েট করে এসছে তো এই হচ্ছে এই প্লাসের ফল তো এক্ষেত্রে আমরা শুধু দায়ী না টিচাররা হ্যাঁ। এক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থা দায়ী একটু আমার কেন যেন আপনি যখন শিক্ষার্থীর কথা বললেন যেহেতু আমার একজন শিক্ষার্থীর সামনেই আছে আমার কেন শুনতে ইচ্ছে করছে ওর কাছ থেকে আপনি বলুন তুমি এ প্লাসটাকে কিভাবে দেখো sorry nothing they are getting by memorizing shapes and all from local teams center and the they but will have you disagree with the very understanding of getting A class and fighting for A no, class. You like, don't agree? Like I, I agree uh, with you like um, A plus এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আসলে করবে মানে কিভাবে করবে একটু বলো লাইক হচ্ছে Like a plus the power পর হ্যাঁ। আমি কিভাবে এগিয়ে নেবে সেটা নো নট uh, আমি একটা তথ্য এখানে দিয়ে রাখি ডিয়ার ভিউয়ার্স পিএসসিতে পরীক্ষা দেয় বাংলাদেশের সাঁত্রিশ লক্ষ জেএসসিতে সাতাশ lakh plus minus one million student ঝরে পড়ে এই দুই পরীক্ষার মাঝে এসএসসি পরীক্ষা দিল এবার টোয়েন্টি ওয়ান লাখ আরও সিক্স লাখ ঝরে পড়লো ইন্টারমিডিয়েট দেবে ফোরটিন লাখস আরও সেভেন লাখ ঝরে পড়বে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে থ্রি পয়েন্ট সেভেন লাখ তার মানে আরও প্রায় এগারো লাখের মতো না সাত সাত আট লাখের মতো ঝরে পড়লো এবং চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট মেডিকেল অ্যান্ড আইবিএ যেটাকে আমরা সেরা প্রতিষ্ঠান ধরি এগারো হাজার ছয়শো তো তোমার এই প্লাসটা আসলে ইউনিভার্সিটি চান্স পেতে হেল্প করবে না দ্যাটস এ রং ব্যালেন্স মানে তারপর এই প্লাস না যেটা বলা যায় যে এ প্লাস একটা ইন্সপিরেশন হ্যাঁ। But but uh, it's not everything. It's not mean everything. your uh, uh, most quality. Exactly. Quality, your quality not demand uh, a plus. Thank you আমরা এও যেহেতু বলেছে যে এই প্লাসটাকে সামনে এগোতে হেল্প করছে যেহেতু ওর থেকে সামনে এ আছে মানে ইউনিভার্সিটির পর্যন্ত গেছে তা আদৌ কি ও করে প্লাস ক্যাল করেছে কিনা শুনে নি তোমার কাছ থেকে তোমার কি মনে হবে তুমি যে এ প্লাস পেয়েছো কি পাওনি তো জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে হ্যাঁ। তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছো তোমার কি মনে হয় আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার আমার দুইটা এ প্লাস নাই আমার এইচএসিতে পয়েন্ট ফাইভ মার্কস আমার কম ছিল অবশ্যই আমি বলবো যে কম্পিটিশনের দিক থেকে এ প্লাস এর মার্কসটা একটা ভ্যালু অ্যাড করে but end of the day যখন তুমি একটা লং রানে তুমি যখন কম্পিটিশনে যাবা তখন সেক্ষেত্রে তোমার তোমার এনার নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানে তোমার ইম্পর্টেন্স দেবে যেমন আমি একটা এক্সাম্পল দিই মানে আমি যতটুকু জানি তার তার থেকে বলছি যে অনেক অনেক গ্রাজুয়েট বের হয়ে যাচ্ছে বাট আলটিমেটলি যখন ফিল্ডে তারা নামতেছে they are proving their useless so what is the ultimate result of getting an A plus B again there is another question আচ্ছা, আচ্ছা একটা আরেকটা মজার তথ্য দেই তোমার তুমি সুন্দর পয়েন্ট একটা এটাকে আমরা বলি সোশ্যাল মিথ যে তুমি তুমিও এই রোগে একটু ভুগছো কারণ তোমার বিলিভ যে এই প্লাস পেতে সাহায্য করবে যেমন তুমি যদি এই প্লাস না পাও এই শখ সামলে নিতে পারবে পারবে তাহলে মাসাল্লাহ ইউ এ হিরো ওকে তো আমি আমি ইন্টারমিডিয়েটে বোর্ড স্ট্যান্ড করেছিলাম তো ভাবছিল যে আমি ওনার পৃথিবী উল্টে ফেলেছি <laughs> অনেক উদ্ধার করেছি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম সরি টু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার টোটাল আমার পাঁচ বছরে একদিন জিজ্ঞেস করেনি ইয়াসিফ তোমার ইন্টার রেজাল্ট কী ছিল অথচ I was awarded by the prime minister কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব স্যারেরাই স্ট্যান্ড করা ছিল এবং সব স্যারাই first class first second third ছিল they don't care about your এই প্লাস তো আসলে এই প্লাস কখনো এগিয়ে নিতে সাহায্য করে না এবং আমার একটা আমার একটা স্যার আমার একটা প্রশ্ন কেন যেন আমার হজম হচ্ছে না মানে এটা করে সে প্রশ্নটা আমি স্যার আপনাকে জিজ্ঞেস করবো যে আপনারা বলছেন এই প্লাসটা কাজে আসবে না এটা কি মানে এভাবে লেবেল করা যায় কিনা কারণ আমি তো যেটা জানি যে আপনার দুটো মানে এসএসসি কাজে আসবে না এইচএসসি এটার কিন্তু স্কোরটাও কিন্তু একটা ভ্যালু অ্যাড করে তো এখন তো স্টুডেন্ট কনফিউশনে পড়ে যাবে যে এটা তাহলে কীভাবে তারা এটাকে ব্যালেন্স করবে মানে তারা তো জানে যে এ প্লাস পেলে সে একটু এগিয়ে থাকবে দুটো এ প্লাস হলে সে ওয়ান হান্ড্রেড ওখানে একটু এগিয়ে থাকলো কিন্তু একটু কমে গেলে সেখানে একটু কি ব্যাকে পড়ে গেল এই অবস্থা থেকে স্টুডেন্ট আসলে কি করবে একদম যদি তাদের তো ব্রেনটা একদম ননসেন্স একটা মানে ব্রেন মানে এই ক্ষেত্রে যেটা বলি যে এটা আসলে টোটাল হচ্ছে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব মানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হচ্ছে আমি ওর কথাই যদি বলি ও এ প্লাস ছাড়াই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং ও আবার মনে করছে যে না এ প্লাস পাইতেই হবে হ্যাঁ, এ প্লাস না পেলে মনে হয় পিছিয়ে পড়বো হ্যাঁ। মানে কন্ট্রাক্টরি কন্ট্রাডিক্টরি বাট এই কন্ট্রাক্টরি কিন্তু মেন্টালি নট আদার তো সেই জায়গাটাতে ওদের যে ম্যাচুরিটি লেভেলটা তৈরি করা দরকার হ্যাঁ। আমি প্রথমেই বললাম যে আমরা একটা পরিবার থেকে আসছি এবং একটা প্রতিষ্ঠানে যাচ্ছি তো দুইটার মধ্যে যে রিলেশন থাকা দরকার এবং সেখানে যে ম্যাচুরিটি গ্রো আপ করা দরকার সেই জিনিসটা হচ্ছে না বিধায় আমরা একটা ট্রমার মধ্যে থাকি হ্যাঁ, হ্যাঁ? আমি একটু অ্যাড করতে চাই এখন হয় কি যে মানে এ প্লাস ব্যাপারটাকে একটা মানুষের ডিফাইন করে যে ও এই ক্যাটাগরির স্টুডেন্ট ও এই ক্যাটাগরির student that is never actually like that because একটা মানুষের ট্যালেন্টস কত রকম কোনভাবে কোন সেক্টর থেকে আসছে সেটা কিন্তু কেউ কখনোই জানে না মানুষজন কখন নিজেকে একটা এক্সাক্ট সেক্টরে নিয়ে যে প্রুভ করে ফেলবে তার গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না আপনি হিস্ট্রি ঘাটেন এটাই কিন্তু প্রুভ হয়ে আসছে সবসময় সো আমি বলবো না যে এ প্লাস ইজ নট মানে মিন করে না তাই বলবো না অবশ্যই মিন করে but that doesn't mean that it's all it's all about your life এবং এই জায়গাটা আমি হ্যাঁ। বলি যে ও বলতেছে যে এ প্লাস মানে সবকিছুই মিন করে না এবং এ প্লাস ছাড়াই হচ্ছে ভালো কিছু করা যেতে পারে কিন্তু এই যে ভালো কিছু যে করব সেটার জন্য আমার যে ম্যাচুরিটি লেভেল সেই জায়গাটা আমি কিভাবে নিজের মধ্যে তৈরি করব এটা কিন্তু মূল ফ্যাক্টর এবং এই জায়গাটা যদি হয় তাহলে একজনের জন্য এ প্লাস পেতে কোনো সমস্যাও হবে না আবার যদি নাও পায় তখনও সে ফ্রাস্ট্রেটেড হবে না তো এখন এই যে ম্যাচুরিটি লেভেলটা কিভাবে আচ্ছা, তৈরি একটা চমৎকার পয়েন্ট এখানে একটা আসলে একটা রিড বিটুইন দ্য লাইন্স একটা ব্যাপার আছে যে বলেছে যে আমি ম্যাচুরিটি লেভেল আনবো একটা ব্যাপার কি একটা একাডেমিক ইনস্টিটিউশনসগুলো একটা বিলিফ নিয়ে স্টুডেন্টকে বের করছে জব মার্কেটে আর জব মার্কেট একটা কোয়ালিটি এক্সপেক্ট করে বসে আছে এর মধ্যে তো এখন কয়েকদিন আগে আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের একটা কমেন্ট শুনলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পড়ানোর যোগ্যতার বড় অভাব রয়েছে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্ট দেখলাম সেদিন যে জব মার্কেট খুব কনফিউজড অবস্থায় আছে যে তারা যোগ্য ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না এবং যার কারণে হিউজ একটা মানে তারা ফরেন হ্যাঁ, নিয়ে যাচ্ছে তো এখন একটা একটা এই যে ডিজিজ হওয়ার জন্য যে ঘটনাটা ঘটছে যে বাবা মার এবং স্টুডেন্টদের একটা বিলিভ যে এমন কম্পিটিশন এরকম এমন কম্পিটিশন যে সবাই বিলিভ করে বসে আছে শুধু এই প্লাস দিয়ে সব হবে এটা হচ্ছে একটা প্রবলেম তো এখানে যে একটা ব্যালেন্স করা উচিত ছিল যে একটা স্টুডেন্ট ডিপ তুমি মাদি মিডিয়াতে কাজ করছো দেখো আব্দুল তুষার ভাই আমার পরিচিত যত ডিবেটার আমরা দেখেছি আমি এই পর্যন্ত দেখিনি একজন ডিবেটার কোনোদিন চাকরি পায়নি বেকার অবস্থায় বসে আছে মানে- তোমাদের মানে তোমাদের জানা আছে এরকম যে ডিবেটার অথচ সে আনএমপ্লয়েড কেন সে ইন্টারভিউতে এক্সেলেন্ট রেজাল্ট করে এখন আমি বোঝার চেষ্টা করছি একটু সো ফার্স্ট থেকে হচ্ছে আমার যে স্টুডেন্টরা আছে ওর যে ব্রেইন ও সকাল ঘুম থেকে কাকে উঠে কাকে দেখে আম্মু বলে দিচ্ছে মারে এবার কিন্তু এ প্লাস না পেলে কিন্তু ভালো একটা কিন্তু চান্স পাবি না ঘুম থেকে যখন ঘর থেকে বের হলো বান্ধবী বলছে জানো এবার কিন্তু এ প্লাস না পেলে কিন্তু আম্মু বলেছে কিন্তু গার্মেন্টসের হ্যাঁ, এই ধরনের কথা বলে তাই না স্কুলে গেলে যে ব্যাচে সে পড়েছে সে যে ব্যাচে সে পড়ে টিচার বলছে এবার যদি তোমরা সবাই প্লাস না পাও কার সে তো এদেরকে দিয়েই তার নতুন ব্যাচ সে এখানে টেস্টে প্লাস না পাইলে পরীক্ষায় দিতে দেবো না এটাও দেখেন তার ব্যাচে first starting from family parents then friends then there কি টিউশন পরে তার ব্যাচে then school school বলবে যে এবার আমাকে দেখাতে হবে আমার এত কোথায় প্লাস আছে এবার সে খেমটি দেখাবে যে আমার কত পার্সেন্ট এ প্লাস পেয়েছে শিক্ষার মান আমার কোথায় গেছে এত স্টেজের মধ্যে একটা ইনোসেন্ট ব্রেন সে আপনারা বলছে সে ম্যাচুর হবে ম্যাচুর সুযোগটা সে কোথায় পাচ্ছে কে দিবে বলো তো কে দিবে তোমায় এই সুযোগটা কে দিবে ম্যাচুর কি হবে না এটা এটা আমার কাছে উত্তর আছে হ্যাঁ, সুন্দর এই জন্য এই প্রোগ্রামটা আসলে হ্যাঁ। আমরা আসলে এই জন্যই এই প্রোগ্রামটা যে বাবা মা এই প্রোগ্রাম দেখে সচেতন হবে যে দে আর মেকিং এ মিস্টেক স্টুডেন্টরা সচেতন হবে মিডিয়া সচেতন হবে এবং স্কুলের টিচাররাও সচেতন হবে না স্যার আমি আমি ডিসএগ্রি আমি একটু স্ট্রংলি ডিসএগ্রি করবো কারণ আমার আমি খুব দেখতে আমার খুব ভয় লাগে আমার খুব মায়া লাগে যখন এই ছেলে মেয়েগুলো যখন এই প্লাস মানে জ্বরে এসে কাঁপছে দেখুন স্যার আপনি কথা বলার সময় কিন্তু একটা জায়গায় বলেছেন যে হ্যাঁ আমি আপনি বোর্ড স্ট্যান্ড করেছেন কাহিনী এটা আপনার ভালো লেগেছে মানে এটা আমি তো একটা মিথ হ্যাঁ। বলেছি আমার ভালো লাগেনি আমি যখন ঢাকায় এসে একটা ইংলিশ মিডিয়ামের একটা মেয়েকে পড়াতে গেলাম ছোট ফোরের ওর সাথে আমি যখন ইংলিশ বলা শুরু করলাম ও মুখ টিপে হাসতো তো এমন উচ্চারণ করতাম মাসাল্লাহ this is a black board and the story is very true so I I use to pronounce like this তো <laughs> That's what I achieved uh, from my the result of board study. Again, there is question. মানে A plus যদি না হয়, A plus যদি না হয়, আপনার কি মনে হয় কোনোভাবে সে একটা ভালো কলেজে চান্স পাবে? Come on. Yes, sir. আমি আপনাকে yes বলতে চাচ্ছি. Okay, okay. It depends actually যদি ও প্লাস না পেলেও চান্স পাবে ধরুন না ও হচ্ছে অন্য অন্য এখন প্রশ্ন হচ্ছে ভালো কলেজ বলতে কি বোঝায় ভালো যেখানে সকল কলেজ আর নো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এই জন্য এখানে আমি প্রচন্ড ডিসএগ্রি করছি আমি তো ভালো কলেজে পড়ি না আমি এমন এক কলেজে পড়েছিলাম এটা মানে এত সুন্দর এবং এত নাম করা কলেজ কেউ নামই শুনে নেই এবং সেখান থেকে আমি বোর্ড স্ট্যান্ড করেছি টিনের বেড়া ছিল সার ছিল না তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও তুমি তো ওখানে পড়েছো সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রামের কৃষকের ছেলেমেয়েরা তার ড্রেস নাই ঠিক মতন জুতা নাই ঠিক মতন অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের মধ্যে নাইনটি পার্সেন্ট হচ্ছে গ্রাম থেকে পড়াশোনা করে এসে তারা টিচার হয়েছে ইউ ভালো কলেজ ভালো কলেজ <laughs> তাহলে হ্যাঁ, এখন আমাদের ঢাকায় যে কলেজগুলো দেখছি হ্যাঁ। এগুলোর যদি আমরা ভালো কলেজ বলি তাহলে বিকানসা নটরডেম হলিক্রস রাজুক এইসব কলেজের ছেলেমেয়ে দিয়ে সব বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরে যাওয়া উচিত ছিল so this are not the best colleges. Well, thank you. Best thank colleges হচ্ছে ওখানে যেখানে knowledge nurture হয়. What do you think if I ask you the same question? What do you think A plus ছাড়া ও কি একটা ভালো কলেজে চান্স পাবে? আমি মানে এই যে এই জিনিসটা বারবারই বলার চেষ্টা করছি যে মানে A plus not a fact fact is that মানে তাকে হচ্ছে হতে হবে লেভেলটা সে কিভাবে তৈরি করবে ও ও হয়ে গেল কিন্তু তারপর তো আপনার কলেজের ফর্মের মধ্যে লেখা থাকে তোমার জিপিটা কত ফাইভ না লিখলে that's you are the you are the principal of college এখানে এই প্লাস যদিও না থাকে দুটো স্টুডেন্ট ধরেন ধরেন ও ও প্লাস পাইনি আর ও প্লাস পেয়েছে আপনি এর জন্য তো কাকে নেবেন you are the principal of the college মানে লেভেল নিশ্চয়ই ওই প্রিন্সিপাল আমি you are the principal okay fine principal হিসেবে তখন আমি আমার লেভেলটা আপনি কাকে নেবেন হ্যাঁ আপনি বলেন আমি আমার লেভেল জাজ করব যে আমি আসলে কোন প্রসেসে আমার শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালিত করতে চাই এটা বাংলাদেশে নেই বাংলাদেশে নেই এখানে আসলে ভালো স্টুডেন্ট মানে ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে মানে আপনার ম্যাচুরিটি লেভেল যে আপনি আসলে কিভাবে চিন্তা করছেন আমি শুধু বাণিজ্যিক পারপাসে কি আমি তাদেরকে ইনভাইট করব নাকি আমি আসলে চাই যে প্রপার লার্নিং হোক আমার দেখতে হবে দেশে আজ দুটো কতটা কোয়ালিটি তারা আছে কতটা কোয়ালিফাইড সে আছে এটা দেখতে হবে এখন তো সোফার নেক্সট ইয়ার সে যাবে কলেজের জন্য নেক্সট ইয়ার মধ্যে তো চেঞ্জ হয়ে যাবে না এক্ষেত্রে ওই ক্ষেত্রে কী করবে তোমার কি মনে হয় ও কী করবে ধরো দুজন স্টুডেন্ট একজন এ প্লাস পেয়েছে একজন পায়নি এবং তুমি যদি সেখানে কলেজের গভর্নিং বডির প্রধান হও তোমার হাতে হচ্ছে ক্ষমতা তুমি যেগুলো একদিন নিতে পারো তুমি কিন্তু কাকে বেড়াতে পারো আমি অবশ্য ওদের তাদের মানে রেজাল্ট তো একটা ম্যাটার ঠিক আছে কিন্তু আমি আমি ইন্টারভিউ একটা সেশন রাখা উচিত that's the good point yeah আমি সেটাই বলতে চাচ্ছিলাম আমি অবশ্যই দেখবো যে এ প্লাস তো পেয়ে ভালো কথা অবশ্যই তুমি যদি জানা এ প্লাস যদি তুমি জেনে এসে পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়ে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে নেবো আর যদি তুমি মনে করো যে তুমি অল্প কয়েকটা তোমাকে সাজেশন ধরা দেওয়া হয়েছে কোচিং সেন্টার থেকে বা ফিক্স কিছু টিচারদের কাছ থেকে সেটা খুব লিমিটেড একটা লার্নিং দিয়ে তুমি এ প্লাস পেয়েছো সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাকে না নিয়ে যে বেশি পড়ে বেশি জেনে A plus by chance miss করেছো রিয়ালিটি এটা কিন্তু দেখতে না this is it but principal এটা জানবে কিভাবে যে স্টুডেন্টরা কোশ্চেন না পেয়ে পরীক্ষা দিয়েছে সেটাই আমি সেটাই তো আমি ইন্টারভিউ দিচ্ছি প্রিন্সিপাল তো স্টুডেন্টকে না এক্স্যাক্টলি একটা ইন্টারভিউ সেশন প্রিন্সিপাল তো স্টুডেন্টকে না এই বিষয়ে আমি আপনাদের কথার সাথে খুবই একমত আমার খুবই খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে আমি রুয়াবজা খাচ্ছি সব ঠান্ডা হয়ে গেছে আমার এখানে কিন্তু একটা জায়গায় আমার এখনও মনে হচ্ছে পাথর আমার বুকের উপর চেপে আছে যে এই প্রশ্নটা যে কালকে আগামী বছর তো এটা পাল্টাবে না আমার ছোটো বোন সে পরীক্ষা দিবে সে পরীক্ষা দিচ্ছে সে প্লাস পায়নি তার সাথে তার একজন প্লাস পেয়ে গেছে ওই প্রিন্সিপাল স্যার কি আমার বোনকে নিবে কিনা ওর ভালো কলেজ মানে সেই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ। একজন ভালো মেন্টর সেই মেট্রোকে খুঁজে বের করা উচিত মানে আপনি যদি ব্যক্তিগত সেফ সেট করার হ্যাঁ, জন্য আপনি যদি আপনি দেখছেন যে এখনকার যে পার্সপেক্টিভ এখন যে সোশ্যাল স্ট্রাকচার তাতে যে ব্যবস্থাটা চলছে তাতে আপনি আপনার বোনকে নিয়ে শঙ্কিত যে প্রতিষ্ঠানে আমি আসলে দিতে পারবো কিনা যেটা আমার ড্রিম প্রতিষ্ঠান আমার কাছে মনে হচ্ছে তো এই এবং এটা রাতারাতিও চেঞ্জ করা সম্ভব না এই অবস্থায় কি হবে সেই ক্ষেত্রে আপনাকে আসলে খুঁজে বের করতে হবে একজন ভালো মেন্টর মানে একজন টিচার যে অন্তত তাকে অন্তত গাইডলাইন মানে দিতে পারবে তাকে অর্থাৎ হচ্ছে সে যদি এ প্লাস পায় okay fine better A plus পাইলে যে ভালো কলেজে ভর্তি হতে হবে এরকম না আবার এ প্লাস যদি নাও পায় অর্থাৎ তার ম্যাচুরিটি লেভেল লেভেলটাকে এটা তো আমি আমি আমার পার্সোনাল লেভেলও হয়ে গেছে আচ্ছা আমি আমি একটা কথা যেহেতু আপনি পার্সোনাল লেভেলে আপনার বোনের বিষয়ে চিন্তা করছেন আমার বোন আমার শত বোনের হয়ে যদি প্রশ্নটা জিজ্ঞেস করি আমার হ্যাঁ, তাহলে কি হবে না আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্রডার যদি ফ্রেমওয়ার্ক আমি কোশ্চেনটা নিয়ে আসি আচ্ছা, আমি একজন হইতে পারে আমার বোনকে আমি অ্যাফোর্ড করতে পারছি কলেজ যেটাই হোক ডাজন্ট ম্যাটার আই ক্যান কিন্তু আবার the whole country okay I I know the আছে কোরআন নাজিল হয়েছিল কয় বছর বসে ইটস বিন 40 ইয়ার্স 23 আমাদের স্বাধীনতা হয়েছে আমরা পেয়েছি কয় মাসে মান্থস কিন্তু এর বীজ বপন হয়েছে সেই বাউন্ন সাল থেকে আসলে হ্যাঁ। আরও আগে থেকে আমাদের হিস্ট্রি আছে যে আমরা রিভোল্ট করতে জানি চেঞ্জ হতে জানি না তো এটা সুন্দর উত্তর হচ্ছে পরিবর্তন এর জন্য কারো স্টেপ শুরু করতে হয় change doesn't happen overnight It takes time. এটা আস্তে আস্তে সরকার বুঝবে আস্তে আস্তে প্রিন্সিপালরা বুঝবে আস্তে আস্তে শিক্ষার্থীরা বুঝবে একটা যেমন সেই আগের মনে আছে এখন থেকে বিশ বছর পঁচিশ বছর আগে যে সাতানব্বইতে যে প্রশ্ন আসতো নিরানব্বইতে আবার সেই প্রশ্ন আসতো সেই যুগ এখন আর আছে সেটা থেকে এখন আমরা শিক্ষা ব্যবস্থা অনেক ধাপ উন্নতি করেছি কিন্তু মানে হ্যাঁ, একদিক থেকে আসলে উন্নতি করেছি তুমি হ্যাঁ। যদি অনেকে একদম এরকম হতাশ হয়ে গেছে আল্লাহ শিক্ষা ব্যবস্থার অবস্থা একদম পারোটা কিছুই জানে না ছেলেমেয়েরা এরাও রং বলছেন আপনি যদি আগের একটা শিক্ষার্থীর সাথে এখনকার একটা ছেলে মেয়ের যেমন বিকারণ স্যার এই মেয়েটাকে যদি বলি আমার বয়সে আমি দাঁড়িয়ে এরকম এই টক শোতে কারো মানুষের সাথে কথা বলবো আমার পা দুই দুজনের চেপে ধরা লাগতো যে যাতে না কাঁপে আরও আমাদের সাথে কথা বলছে তা মানে এটা একটা চেঞ্জ সে কথা বলতে পারছে সে এখন মিডিয়াতে একটা অপিনিয়ন দিতে পারছে তো এই চেঞ্জ কিন্তু it took at least twenty five years quarter of a century তো it will happen but somebody has to start uh, actually right. Thank you. Thank you. And before Thank that, you. I think that uh, people should understand that yes, the whole thing is going to be wrong way and I think যে এটা তোমাদের জায়গা থেকে আমার যেটা মনে হয় যে তোমাদের এই জিনিসটা বোঝা উচিত তোমরা এখন লেটেস্ট জেনারেশন তোমরা সামনের দিকে জিনিসটা লিড করবা সো তোমাদের আই থিঙ্ক এখন যে জেনারেশন চলে আসছে আমার মনে হয় যে তোমাদের এখন একটু বোঝা উচিত একটু বয়সটা মানে একটু ম্যাচুরিটি খাটানো উচিত উচিত যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর তোমরা কি তোমরা কি ডিসিশনে যাচ্ছ তুমি এখন চিন্তা করো এখন কিন্তু ট্যালেন্টসের দাম সবাই দিতে জানে এখন কিন্তু বাস অনেক অনেক বাস তোমার পড়াশোনা সবাই করে বাট প্রফেশন কিন্তু যার যার কোর যেটা সেটা থেকেই হয় সেটা জিনিসটা থ্যাংক ইউ আমরা হ্যাঁ। শেষ করবো শেষ করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে to my honourable panel so you know what যেহেতু এটা যেভাবেই হোক যে কারণেই হোক যত বছর আগেই হোক এটা আমাদের সমাজের মধ্যে একটা একটা মিথ বলি অথবা একটা পপুলার একটা মিসআন্ডারস্ট্যান্ড বলি বা আজকে আমাদের টপিকের মতো করে ডিজিজও বলি সমাজে তো এটা আছে no one can ignore the reality so this is a তা এখন আমি বলতে চাচ্ছি এইটা যে এই পরীক্ষার রেজাল্ট দিবে এটা নিয়ে আমাদের অনেক স্টুডেন্ট এখন অনেকের খাওয়া নেই ঘুম নেই এতদিন ছিল পরীক্ষা কেমন হবে তা নিয়ে এখন রেজাল্ট কেমন হবে তা নিয়ে এখন আপনাকে আমি আমার স্যারের কাছে জানতে চাবো চাবো ফাইনাল কথা যদি ইন কেস আমরা কখনোই চাই না যেহেতু এটা দরকার ওরা বুঝে আছে ওরা হ্যাপি থাকুক এ প্লাস ওরা পেয়ে যাক যদি কেউ অ্যাক্সিডেন্টালি মিস করে এই ক্ষেত্রে তার পরিবার তার শিক্ষক তার সমাজ তার স্কুল তখন তাকে অনেক বেশি মেন্টালি প্রেশারাইজ করে এই জন্য অনেকে বাধ্য হয়ে স্টুপিড কিন্তু সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে আপনার কি বলার থাকে সুইসাইড করার সিদ্ধান্ত হ্যাঁ না এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন ওদেরকে whatever is the result, মানে আসলে তাদেরকে বলার কিছু নাই কারণ তারা একটা লার্নিং প্রসেসে আছে বলার জায়গাটা হচ্ছে সেই অভিভাবক সেই শিক্ষক বা প্রতিষ্ঠানের অর্থাৎ তারা যেভাবে মানে একটা স্টুডেন্টকে ইনপুট দেবে স্টুডেন্ট কিন্তু সে জিনিসটা নিয়েই চিন্তা ভাবনা করে এবং সেভাবে স্বপ্ন দেখে তো আমার কাছে মনে হয় বা আমার কাছে মনে হয় যে এটাই উচিত যে বাবা মাকে এক্ষেত্রে অনেক বেশি সচেতন হবে হবে এবং টিচার টিচারকেও সচেতন হতে হবে শুধু আবার এখানে আলাদা আলাদা সচেতন হলে হবে না টিচার এবং অভিভাবক তাদেরকে অ্যাকুমুলেট করে কিভাবে একটা স্টুডেন্টকে গ্রো আপ করার জন্য কাজ করা যায় সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে মূল পয়েন্ট এবং ওই জায়গাটা থেকে আসলে স্টুডেন্টের যে ম্যাচুরিটি লেভেল সেই লেভেলটা গ্রো হবে তখন সে এ প্লাস কিংবা এ প্লাস পেলো না এটা নিয়ে কখনো চিন্তা করবে না ফ্রাস্ট্রেটেড হবে না এবং ওই আত্মতার মতো জায়গাতে thank you thank you very much sir আপনার ফাইনাল ওয়ার্ড যদি আপনি বলেন অ্যাকচুয়ালি পৃথিবীর যত বড় বড় মানুষ তাদের এত বড় বড় এ প্লাস ছিল না এ প্লাসটাকে রেজাল্টের কোনো মানেই এই নামই ছিল না তো এই প্লাসকে সব ধরে নেওয়ার কোনো মানেই নেই জীবনের চেয়ে অনেক বেশি বেশি বড় পৃথিবীতে যারা এ প্লাস পায়নি তারা তাদের কাছে বেশি বেশি টাকা আছে তারা বেশি বেশি সমাজে সফল তো এটাকে জাস্ট জীবনের একটা অংশ মাত্র it's not everything of life তো এটাকে এমনভাবে মানুষকে বলা যে আমাদের বাচ্চার জীবন আগে তারপরে রেজাল্ট থ্যাংক ইউ আপু তোমার তোমার যারা তুমি তো এবার তুমিও একইভাবে একই প্রেশারে আছো অবশ্যই তোমার কি মনে হচ্ছে কীভাবে দেখা উচিত তোমার যারা ক্লাস ফ্রেন্ডস আছে আমি যেটা মনে করি যে সবাইকেই বলা হয়েছে যে প্লাস পাওয়া যাবে কিছুই না দিবে সো আমরা যেটা থিঙ্ক করি এখন যে এ প্লাস তো সব কিছু হতে পারে না কারণ হচ্ছে আমাদের এক একজন এক একটা কোয়ালিটি এক একটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে এক একটা জব এক একটা জিনিস বা আমরা ক্লিন করবো সো এ প্লাসটা কখনোই আমার কোয়ালিটি ডিফাইন করবে না সো আমি বলবো যে আমি যদি এ প্লাস নাও পাই আমি এগিয়ে যাব আমি নিজের উপর এই যে একটা চেঞ্জ আমরা একটু আগে দেখতে পেয়েছি হ্যাঁ। ওর সেই বিলিভ থেকে এখনকার believe thank you very much যেবারে রেজাল্ট দিয়েছিল আমি জানি যে আমার জ্বর কত ডিগ্রি উঠেছিল এ জ্বর শুধু আমার একার ছিল না এ জ্বর কিছুটা আমার আম্মুর কাছ থেকে আমি পেয়েছি আম্মুর জ্বর আমার গায়ে এসছে কিছুটা আমার টিচারের জ্বর আমার গায়ে লেগেছে তো সবার জ্বরগুলো বই বেড়াতে কি আমার জ্বর কিন্তু টু হান্ড্রেড ছাড়িয়ে গেছে তো আমি তোমাদেরকে বলবো life is yours you are the ultimate decision maker here প্যারেন্টসকে অবশ্য বোঝা উচিত যে প্যারেন্টস তোমাকে এই প্লাস পাওয়ার জন্য এত ইনসিস্ট করছে ওনাকে একটু জিজ্ঞেস করা দরকার উনি এ প্লাস যখন এ প্লাস নিয়ে যখন কথা উঠছিল ওনার সময় এ প্লাস ছিল না ওনার মেন্টাল অবস্থা কী ছিল আপনার যদি মনে হয় আপনার ইনভেস্টমেন্টটা এ প্লাস না পেলে এটা বৃথা গেল তাহলে আপনাকে আবার চিন্তা করা উচিত কারণ আপনার যেমন খারাপ লাগে আপনি মনে রাখেন আপনার চোখের পানি বের হয় এই বাচ্চাগুলো চোখের পানি বের করতে পারে না তাদের ইন্টারনাল ব্লিডিং হয় I hope you will understand, dear guardians, teachers, and most importantly, I should emphasize with your voted the education ministry. You should really, really look at this fact. Thank you very Thank much. you. Thank you very much. And my panel guests and teachers and students, thank you very much. Thank you thank you